কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা আর এখানে দুই একজনকে বড় রাখা হয়েছে কারণ হচ্ছে অনেক সময় আছে যেমন আমি একটু দিনের বেলায় ঘুমাই হ্যাঁ তো যেগুলো শর্ট সিস্টেম আছে যেমন আপনার প্রবলেম হতে পারে সামথিং কিছু প্রবলেম যেগুলো ওরা এখানে সলভ করতে পারবে যেমন হাসিবুর আছে হাসিবুর কিন্তু ওই যে ইয়েদের ব্যাসেও ছিল ঋত্বিক তারপরে সালমাফুদের ব্যাচের ও এখানে কিন্তু তারা হেল্প করতো হাসিবুর হেল্প করতো এখন হেল্প করে তারপরে এখন মোটামুটি ঋত্বিক সাবো এক্সপার্ট হয়ে গেছে সালমা আপু এক্সপার্ট হয়ে গেছে তো এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে এক্সপার্ট মিলে যদি সবাই একসাথে থাকে তারা কিভাবে সাকসেস হইলো তাদের রহস্যগুলো বের করতে পারবে এবং কোন কোন কাজ করে এরকম মানে দ্রুত অর্ডার পাইছে এগুলো কিন্তু জানতে পারবেন ঠিক আছে কথা বললাম কেউ কথা বলে তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নাই তাহলে আমরা ক্লাস শুরু করি ব্যাকলিংয়ের যদি ওরা আজকে বেশি বাজবে এটা ক্লাস অনেক লং ক্লাস তো ফাইবারে কি করি কোন অ্যাকাউন্টে ঢুকবো আজকে ওকে আমারটাই করি তোকে ফাইবার নতুনরা অবশ্য নতুনদের জন্য ক্লাস না ক্লাস হচ্ছে কালকে আপনাদের দিয়ে আজকে পুরাতনদের জন্য ঠিক আছে যদি ব্যাকলিংয়ের চান ব্যাকলিংয়ের গিকটা আপনি তৈরি করতে পারবেন একটা ক্লাস করলে আপনি ব্যাকলিংয়ের কাজটাও শিখতে পারবেন ব্যাকলিংয়ের কাজ একদম সিম্পল একটা ক্লাস হয়েছে ব্যাকলিংয়ের তো আমরা ফার্স্ট টাইমে ফাইবারের এখানে আসার পরে আমরা দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ গিক আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পর হ্যাঁ। ওকে ওকে ঠিক আছে সমস্যা নেই আচ্ছা। কালকে রবিবার ওকে না থাকলে তো সমস্যা নাই ওকে তো একটা জিনিস দেখাই আপনাদেরকে এই জিনিসগুলো আপনাকে আগে বুঝতে হবে নতুন পুরাতন সবার জন্য এটা হচ্ছে ওভারভিউ এখান থেকে মূলত আমাদেরকে টাইটেল লিখতে হয় ক্যাটাগরি সেট করতে হয় এবং সার্চ ট্যাগগুলোকে এখানে প্রোভাইড করতে হয় এবার ট্যাগ জিনিসটা বা গিগ টাইটেল জিনিসটা কি আমরা যদি একটু দেখি আমরা একটু লিঙ্ক বিল্ডিংয়ের গিগগুলো আমরা একটু দেখি ফাইবারে চলে যাবো ধরেন এখানে কিছু গিক আছে এখানে একটা এই গিকটাই দেখাই দেখেন এখানে পঞ্চাশটা অর্ডার চলতেছে এখানে কী লেখছে I will build responsive WordPress website design হ্যাঁ এটা হচ্ছে তাদের কি একটা গিক টাইটেল এটার বলা হয় গিক টাইটেল এটা সবসময় উপরের দিকে থাকে এবার উপরের দিকে দেখেন ক্যাটাগরি দিছে এটা হচ্ছে মেন ক্যাটাগরি কি গ্রাফিক ডিজাইন দিছে আর এবং সাব ক্যাটাগরি দিছে ওয়েবসাইট ডিজাইন ঠিক আছে মেন ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন হয় না এটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্যাটাগরিতে যাবে তারপরে ওই দিছে টপ লিডের সেলার মানে ওই দিকে মুভ করাইছে তারা তার উদ্দেশ্য ওইখানে তো আমরা যেটা করব আমাদের প্রথমে এটা হচ্ছে এটাকে বলা হয় টাইটেল হ্যাঁ মানে গিক টাইটেল এবং ক্যাটাগরি হচ্ছে উপরেরটা আমরা যেটা দেখতে পারবো এবং নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো হচ্ছে যে তারা কি কি ট্যাগ দিছে তাদের গিকে এখানে দেখেন deleted tax phrase website design install WordPress website এইগুলো হচ্ছে ট্যাগ গিকের ভিতরে তারা প্রোভাইড করছে আমরা সেম এখানে আমাদেরকে একটা টাইটেল সেট করতে হবে এখানে ক্যাটাগরিগুলো দিতে হবে এবং হচ্ছে এখানে পজিটিভ কিওয়ার্ডগুলো দিতে হবে যেহেতু আমাদের সার্ভিসগুলো হচ্ছে ব্যাকলিঙ্ক ব্যাকলিংয়ের জন্য আমরা গিক তৈরি করতেছি বা এসিও e ব্যাকলিংয়ের জন্য আমরা একটা গিক মানে পাবলিক করব সেই জন্য আমি একটু e এসিয়ের গিকগুলো একটু দেখব যে তারা কিভাবে গিকগুলো তৈরি করছে এর জন্য আমাকে যেটা করতে হবে এখানে লিখতে হবে লিঙ্ক বিল্ডিং লিখতে পারেন আমাদেরকে আগে টার্গেট করতে হবে যে কোন কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্ক করলে আমরা দ্রুত অর্ডার পাবো তো তাহলে লিঙ্ক বিল্ডিং একটা আছে প্রোফাইল ব্যাকলিং আছে তো ধরেন এসিও ব্যাকলিং আছে এরকম আছে তো আমরা আগে লিঙ্ক বিল্ডিংটা দেখি লিঙ্ক বিল্ডিংয়ের কীরকম সার্ভিস অ্যাভেলেবল আছে লিঙ্ক বিল্ডিং লিঙ্ক বিল্ডিং অথবা ম্যানুয়ালি লিঙ্ক বিল্ডিং একই কথা হইল সমস্যা নেই আমরা দেখেন এই সার্ভিসগুলো আমরা যারা এসিওর কাজগুলো শিখি এই সার্ভিসগুলোর র্যাঙ্কিং খুব ভালো হয় এবং এখানে কিন্তু সার্ভিসের সংখ্যা মানে আপনার প্রতিযোগী খুবই কম মানে মাত্র চার হাজার ছয়শো জন আপনি যদি অনলাইনটা দেখেন আপনার সাথে সবসময় প্রতিযোগী হচ্ছে অনলাইনে যারা আছে তারা আপনার প্রতিযোগী কারণ আপনি সবসময় অনলাইনে থাকবেন একটা দোকানদার আসার একটা দোকানদার যখন দোকান করবে যে দোকানে মানুষজন মানে অল টাইম দোকানদার থাকবে সেই দোকানে বেচা কিনে একটু বেশি হবে আর যে দোকানে মনে হবে যে কাস্টমারে যে ওই দোকানে গেলে দোকানদারে পামো কিনা না দাঁড়ায় থাকতে হবে সেইখানে কিন্তু অর্ডার কিন্তু মা সেখানে বেচা কিনে একটু কম হয় এটাই স্বাভাবিক সেম এখানেও আপনি এটা হচ্ছে আপনার ফাইবার একটা দোকান এই দোকানের ভিতরে আপনাকে কি করতে হবে সবসময় অনলাইনে থাকতে হবে এবার বলতে পারেন যে অনলাইনে থাকবো আমাদের তো সময় নেই হ্যাঁ কিছু টুলস আছে ওইগুলো দিয়ে আপনি কম্পিউটারের টাইমটা বাড়ায় দেবেন চার ঘন্টার আগে যেন আপনার কম্পিউটার স্ক্রিন স্টপ না হয় এটা যদি আপনি সেট করতে পারেন তাহলে আপনি চার ঘন্টা কম্পিউটারের সামনে না বসেও অনলাইনে থাকতে পারবেন তারপরেও আপনাকে অনলাইনে দেখাবে এরকম সিস্টেম আছে তো এটা আমরা পরে দেখবো যেহেতু আমরা আজকে ব্যাকলিংয়ের ক্লাস করতেছি তো আমরা এখানে লিখলাম হচ্ছে লিঙ্ক বিল্ডিং লিঙ্ক বিল্ডিং লেখার পরে এখানে দেখেন মাত্র ছয়শো পঁচিশটা সার্ভিস অনলাইনে অ্যাভেলেবেল আছে তো এবার দেখেন তারা কি কি ধরনের সার্ভিস দিতেছে হাই কোয়ালিটি অথরিটি ব্যাকলিং মানে এগুলোই ব্যাকলিংয়ের পার্টকোট মানে এই সেলে দেখেন কতগুলো গিক এখানে চলে আসছে তিনি শুধু এসিও নিয়ে কাজ করতেছে আর কোনো কাজ নাই তিনি টপ লিডের সেলার তো আমরা তার গিকটা দেখতে পারি ওকে এখানে দেখেন একশো পনেরোটা অর্ডার চলতেছে শুধু একটা গিকে পঁচানব্বই ডলার করে তার বেসিক প্যাকেজ শুরু হয়েছে এবং তার কোনো অন্য কোনো প্যাকেজ নেই একটা প্যাকেজতেই শুরু করছে হিসাব করলে এখানে <laughs> মাথায় নষ্ট ঠিক আছে এগুলো হিসাব করার দরকার নাই তো এরকম অর্ডার আপনি দেখতে পারবেন এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের একজন লোক তিনি দুই নভেম্বরের দুই সালে আসছে এখানে তার ধরতে গেলে পনেরো বছরের এক্সপিরিয়েন্স ফাইবার তো একদিনে কিন্তু তিনি এই জায়গায় পৌঁছায় নাই এখন যে অর্ডার পাইতেছে মনে করেন একটা পুরা এজেন্সি চালানোর ক্ষমতা রাখে একশো পনেরোটা অর্ডার কমপ্লিট করতে গেলে ঠিক আছে পুরা ধরেন এক দেড়শো মানুষকে নিয়ে কাজ করাইতে পারবে তিনি অনায়াসে তার কিন্তু একটা গিক থেকেই প্রতি মাসে নাও ইনকাম করলে মনে করেন এক লাখ ডলার তো ইনকাম করেই আশা করা যায় সো এই অ্যাকাউন্ট থেকে কারণ তার এই এটার ভিতরে চলতেছে আরও দেখেন এখানে গিক আছে এখানে দেখেন যদি আমরা দেখি এখানে দেখেন একাশিটা অর্ডার চলতেছে একশো পঁচাশি ডলার এরকম আরও প্যাকেজ আছে তার ঠিক আছে এক লাখ ডলার ইনকাম করা তার জন্য কোনো ব্যাপারই নেই এবং তার কিন্তু অনেক দেখা যাবে যে অনেক ফিক্সড ক্লায়েন্ট হয়ে গেছে মানে যারা মার্কেট প্লেসের বাইরেও তাকে অর্ডার করতেছে ঠিক আছে এখানেই যে তিনি কাজ করতেছে এরকম না হতে পারে ফাইবারে কাজ করতেছে আপরকেও কেউ কাজ করতেছে এখানে চারটা অর্ডার চলতেছে তো প্রতিটা গিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অর্ডার চলতেছে হিউজ অ্যামাউন্টের তো এই হচ্ছে কাহিনী আপনি চাইলে ব্যাকলিং দিয়েও ভালোভাবে কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনার সময় লাগবে এখানে আজকে অ্যাডমিশন নিয়েছেন বা কালকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন এরকম না ঠিক আছে আপনাকে প্রপারলি কাজ করতে হবে একটা বিজনেসকে দাঁড়াতে দাঁড় করাতে হবে তারপরে আপনি সেই ইনকামের চিন্তা ভাবনা করতে পারবেন কিন্তু আমাদের সিস্টেমটা একটু অন্যরকম আমরা ক্লাস এবং মার্কেট প্লেস দুইটা একসাথে কন্টিনিউ করব। এতে আমরা এক থেকে দেড় মাস বা দুই মাসের ভিতরে আর্নিংয়ের পর্যায়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট ঠিক আছে তো অনেক স্টুডেন্ট আছে যারা একটু এখানে সময় দেবে তারা এক মাসের ভিতরে আর্নিং করতে পারবে আর যারা একটু একটু দুর্বল তাদের একটু সময় লাগবে কিন্তু সাকসেস মাস আল্লাহ সবাই হবে দুই দিন আগের পরে ওকে যাই হোক তো আমরা দেখতে পেলাম এখানে তারা কি কি সার্ভিস দিতেছে এবং তাদের তারা কতগুলো শুরু করছে পঞ্চাশটা ব্যাকলিং দিবে তারপরে এখানে তো আমি চাচ্ছি যে এমন একটা গিক পাবলিশ করব যেখানে কি করব যে আমাদের মানে মানুষকে আকর্ষণ ধরাবো যে পাঁচ ডলার বা দশ ডলার আমি ছয়শো ব্যাকলিং দিতেছি এটা বলে আমাদের গিকটাকে তা ক্লিক করাইতে হবে ঠিক আছে এখানে দেখেন এই একজন এসিউ ব্যাকলিং হোয়াইট হ্যাট ওকে এখানে দেখেন পাঁচশো ব্যাকলিং দিতেছে হ্যাঁ hi D A plus okay do follow backlink ব্যানারটার জন্য তিনি অর্ডার পাইতেছে খুবই ইউনিক একটা ব্যানার হয়েছে তো ওকে যাই হোক আমরা একটা টাইটেল লিখে ফেলি আপাতত আমরা এখান থেকে কিন্তু টাইটেলগুলো লিখতে পারবো দেখেন কন্ট্রাকচুয়াল ব্যাকলিং দিছে এখানে আমরা এগুলো ইউজ করতে পারি ওকে আমি আপাতত একটা টাইটেল লেখি আমি কাজ করি কাজ টিভি লাগতেছে না কেন বুঝলাম না কিছু ওকে এখানে আমি লিখবো আই উইল প্রথমে আপনাকে শুরু করতে হবে আই উইল দিয়ে এখানে ফাইবারের একটা রুলস আছে তো আমি লিখবো I will okay I will build build ধরেন আমি এখানে আপনি নতুন অবস্থায় এখানে লিঙ্ক বিল্ডিংয়ের ক্লাস করছে কয়েকজনে সনিয়াপুর লিঙ্ক বিল্ডিংয়ের ক্লাস করছেন আপনি আপনি সাত দিনে বা এক মাসে কতগুলো ব্যাকলিং করতে পারবেন হ্যালো আপনার দিয়ে বলি আপনি এক মাসে কতগুলো ব্যাকলিং করতে পারবেন অনেকগুলো তো সংখ্যায় বলুন ঋতিক ওকে মাসে তাহলে তিন হাজার মাসে তিন হাজার করতে পারবেন ওকে এটা পসিবল না একপাশে আপনি পনেরোশো ব্যাকলিং করতে পারবেন অর্গ্যানিকভাবে তো আমরা চাচ্ছি যে আমরা ছয়শো বা পাঁচশো ব্যাকলিং দিব হ্যাঁ পাঁচশো বা ছয়শো অথবা আটশোশো বা হাজার এরকম এর মধ্যে রাখতে হবে কারণ ব্যাকলিং আপনি যে এখন বলতেছেন একটু টাফ হবে প্রথম অবস্থায় সাইন আপ করা অনেক টাফ তো আমি মনে করি এখানে পাঁচশো অথবা ছয়শো কথা লিখতে পারি ছয়শো লেখ পাঁচশো লিখি আই উইল বিল্ড পাঁচশো high DA do follow do do follow do follow SEO backlink SEO এখানে কিন্তু আমার কিওয়ার্ডগুলো অনেকগুলো প্লেসমেন্ট হচ্ছে backlinks backlinks okay backlinks with সাথে কি করব আমি গুগল টপ র্যাঙ্কিং করব sorry with Google top ranking এটা আসলে ওদেরকে বলা যে গুগল টপ র্যাঙ্কিং করবো আসলে আমরা গুগল টপ র্যাঙ্কিং করবো না জাস্ট আমাদেরকে ওদেরকে ক্লিক করানোর জন্য আমরা এটা করলাম তো আমি বলতেছি আমি লিঙ্ক বিল্ডিংয়ের সাথে কি করব মানে পাঁচশোটা লিঙ্ক বিল্ডিংয়ের সাথে আমি গুগল টপ র্যাঙ্কিংয়ের কাজ করব তো আমরা এখানে পাঁচশো দিছি এবার আসি এই ব্যাকলিংটা আপনারা আরও আরও অনেকগুলো তৈরি করা যাবে এটা দিয়ে হ্যাঁ তো কেউ কেউ আছে বিলটা জায়গায় ক্রিয়েট ইউজ করতে পারেন ক্রিয়েট দেখি হয় কিনা ক্রিয়েটে বাংলা কি আসে আমি গুগল টপ র্যাঙ্কিংয়ের সাথে এতটি হাই দিয়ে ড্রু ফলো এসিও ব্যাকলিং তৈরি করব। এটাও লিখতে পারেন এবার আসেন এখানে এই কথাটা দিয়ে আমরা আরও অনেকগুলো ট্যাগ বা টাইটেল লিখতে পারবো সরি টাইটেল লিখতে পারবো এখানে পাঁচশো দিয়েছেন আপনি ছয়শো ইউজ করেন ছয়শো ইউজ করেন বিল্ড আবার এখানে আরেকটা ইউজ করেন সাতশো শুধু একটা একটা একটা চেঞ্জ করে দিলে হয়ে গেল ঠিক আছে আষ্টশো দেন সাতশো দেন আপনার যা খুশি দেন আপনি যা খুশি এখানে দিতে পারেন অথবা এখান থেকে আমরা আরও কিছু ব্যাকলিং তৈরি করতে পারবো তো মানে আমাদের টাইটেল তৈরি করতে পারবো দেখেন এখানে আমরা যদি দেখি এত দেখেন আইল ডু এতটি do follow SEO backlink link building এটা দিয়ে দিয়েছে সদাসুদি ঠিক আছে পাঁচ ডলারে তিনি ষাটটা ব্যাকলিং করবে এটা বলতেছে কিন্তু দেখি আসলে সার্ভিস তিনি কত দিতেছে তো তিনটা অর্ডার চলতেছে মেবি বাংলাদেশি চেহারা চেহারা লাগতেছে ওকে টেসলা কোম্পানি ওর কাছ থেকে অর্ডার নেয় অ্যাড করছে কি এটা হচ্ছে এটা হচ্ছে একটা ফিচার হ্যাঁ এটা আপনাকে দিবে যখন আপনি লেভেল অনে যাবেন বা এক মাসের ভিতরে চোদ্দোটা অর্ডার কমপ্লিট করবেন তখন এটা দিবে অ্যাড করার জন্য এটা একটা এটা হচ্ছে ক্লায়েন্ট যে কারা কারা আপনার ক্লায়েন্ট এটা শো আপ করতে পারবেন বুঝছেন ব্যাপারটা তো হ্যাঁ হ্যাঁ এটা মেবি বেঙ্গলি বাংলাদেশি লেখা আসছে দেখি হ্যাঁ বাংলাদেশি দেখেন এত সালে আইসে আসলে আসে না এত সালে তিনি ষাটটা ব্যাকলিং করবে পাঁচ ডলারে এবং দেশ মানে আড়াইশোটা ব্যাকলিং করবে হচ্ছে চল্লিশ ডলারে আর এখানে পাঁচশো ব্যাকলিং করবে সত্তর ডলারে ওকে সত্তর ডলার না তো এবার আপনার আপনার খুশি আপনি এখানে এটাই হুবহব যদি আপনি চান বা আপনারা চান এটাই কপি করে দিতে পারেন এটাই কপি করে আপনি এখানে ষাটটা দিয়েছে আপনি টাইটেল বানানো এটা কোনো ব্যাপার না আপনি আনলিমিটেড নাতে পারবেন ষাটটা দিছে না আপনি একশো ব্যাকলিং ইউজ করে দেন অথবা এখানে আপনি শুধু ছয়শো ইউজ করে দেন আমরা কিন্তু বেসিক প্যাকেজে ছয়শো দিব না জাস্ট এটা জাস্ট দেখানো বাইরকে আকর্ষণ করা আর কিছু না বুঝতেছেন ব্যাপারটা এটাও হবে এটাও হবে আপনার যেটা খুশি আপনি দিতে পারেন তো কার কোনটা পছন্দ হয় সেটা আমার বলেন এবার ক্লাস আজকে অনেকে আসে নাই ওকে দিয়ে দিছি দেখেন ও শিট ওকে সবগুলো টাইটেল দিয়ে দিয়েছি এগুলো গ্রুপে দিয়ে দেন তো কার কোনটা পছন্দ হয়েছে বলেন সেটাই ইউজ করি hello I will do building 500 high okay তাহলে এই পর্যন্ত বিল্ড যেটা আছে বিল্ডের পর থেকে আমরা র্যাঙ্কিং পর্যন্ত কপি করব আই উইল পর্যন্ত আমরা কপি করব না আই উইল আমাদের গিকের এখানে দেওয়া আছে বুঝছেন এটা আমি এখানে পেস্ট করে দিলাম এটা লাল আসলে কোনো কিছু যায় আসে না কারণ এখানে আশিটা বসাতে পারবো এখানে চৌষট্টিটা মাত্র বসাইছি তো এটা আসুক এবার আমাকে দেখতে হবে কোন ক্যাটাগরিতে অর্ডারগুলো বেশি আসতেছে হ্যাঁ আমাকে তাদের কাকে ফলো করতে হবে এইখানে যারা সব থেকে ভালো পজিশন আছে তাদেরকে আমাকে ফলো করতে হবে তো একটু আনমিউট হয়ে যান এখানে দেখেন digital marketing search engine optimization SEO এবং অপেজ এসিও হ্যাঁ তো এখানেও দেখেন সবাই এটা ইউজ করছে তারপরে আরও দেখতে পারবো আমরা এই একটা দেখি এখানে অপেজ এসিও এটাই নাকি একবার দেখলাম নাকি আবার ওকে এইটা দেখি ওকে সবাই দেখেন এই এই ক্যাটাগরিটাই সিলেক্ট করতেছে কারণ হচ্ছে এই ক্যাটাগরিতে কাজ বেশি আছে বেশি আসতেছে তো আমাকে কি করতে হবে এই ক্যাটাগরিটাই সিলেক্ট করতে হবে যেহেতু আমার টাইটেল এখন ডান তো আমি যেটা করবো এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবো আমি ক্যাটাগরির উপর ক্লিক করবো আমি প্রথমে দিব কি ডিজিটাল মার্কেটিং তারপরে দিব হচ্ছে ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি একটু নিচের দিকে আসবো okay search engine marketing okay এটা না okay search engine marketing SEM কেন এটা কি দেওয়া আছে এসিও আছে search engine marketing okay search engine optimization okay পাইছি একটা এটা ওকে পাবলিক প্রো ওকে এটা আমাদের না তো এবার আমাকে এখানে কী করতে হবে দিতে হবে অপেস এসিও তো আমি এখান থেকে অপেসটা সিলেক্ট করি off page SEO okay off page SEO দেওয়ার পরে আমাকে এখানে কিছু আপনি কোন কোন ক্যাটাগরিতে কাজগুলো করবেন বা আপনার পছন্দ সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারেন এবার ধরেন আমিও জানি না আপনিও জানেন না ফার্স্টে হ্যাঁ তো আমি চাচ্ছি যে আমার এগুলো জানলে বেটার হইতো তাহলে আমি কি করব আমি এখানে আসব একটু নিচের দিকে আসি দেখি তারা কী কী ক্যাটাগরি ইউজ করছে তাদের গিকের থেকে আমরা দেখতে পেলাম যে তারা এই ক্যাটাগরিগুলো ইউজ করছে তো আমি আপাতত দিতে থাকি হুম ধরেন এটা দিব এগ্রিকালচার দিব এডুকেশন দিতে পারি ফ্যাশন অ্যাপ্রেটাইজার দিতে পারি ফুড দিতে পারি তারপরে স্টাইল অথবা মার্কেটিং এটা দিতে পারি স্পট টেকনোলজি এখানে কয়টা অ্যাড করা যাবে সবগুলোই অ্যাড করা যাবে লিমিটেশন দেওয়া আমি সবগুলোই দিয়ে দিই এগুলো কাছে যায় আসে না এগুলো জাস্ট বাইরকে বোঝানো যে আমি দেখো এগুলো করব তোমার জন্য ওকে দেওয়ার পর এবার আসি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা আপনাকে এখানে এসে ক্লিক করতে হবে তাহলে ল্যাঙ্গুয়েজটা আপনি কোন কোন ভাষায় করতে পারবেন অবশ্যই আমি ইংলিশটাই রেফার করব। কারণ অন্য ভাষা আপনি বুঝতে পারবেন না এবং অন্য ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে যে আপনি পোস্টও করতে পারবেন না সেই জন্য আমার আমার কাছে বেটার হচ্ছে কারণ আমি একবার জার্মানির একটা ক্লায়েন্টের বিপদে পড়ছিলাম কাজ নিয়ে কারণ জার্মানির ভাষা অন্যরকম ইংলিশ না সেই জন্য প্রবলেমে পড়ছিলাম তো এখানে ইংলিশ কই ইংলিশ ইংলিশ নাই ইংলিশ তো এখানে আছে ইংলিশ ইংলিশ কই পাইছি পাইছি তাই তো বলি না গেল কই তো ওকে পাইছি এবার আমি কিছু কাজ করব সেটা হচ্ছে এখানে যে কিছু টপ টপ কিওয়ার্ড আছে এগুলো আমি ইউজ করতে পারি এখান থেকে দেখেন এখানে সাজেস্টেড ট্যাগগুলো ইউজ করতেছে তো আমি এখান থেকে কয়েকটা নেই আমি অফ পেজ এসিওটা প্রথমে নিলাম এটা আমাদের সাথে যায় তারা কী দিছে ওটা পরে দেখতেছি ওকে এটা দিয়ে ইন্টারে চাপ দিতে হবে মানে ওইটা কপি করে আপনাকে ইন্টারে ক্লিক করতে হবে ওকে এটা আমি ইউজ করতে পারি এটাও যায় আমার সাথে ইন্টারে চাপ দিলাম সেমভাবে আমি এসিওর লিঙ্ক বিল্ডিং এটাও আমি নিতে পারি এটাও আমার সাথে যায় ওকে টাইটেলে আছে আমার হচ্ছে do follow backlink do follow backlink এটাও আমার সাথে যায় এটাও নিয়ে নিলাম পাঁচটা দিতে হবে এখানে ওকে এবার দেখি আর কোনটা নেওয়া যায় এসিও e শুধু এসিও e অথবা ব্যাকলিংস শুধু ব্যাকলিংসটা নেই দেখি নাই কিনা এবার এটা আমাদেরকে বলতেছে এখানে মনে করেন আপনাকে বলতেছে যে থার্ড পার্টির কোনো কিছু কপি করা যাবে না হ্যান ত্যান এবং আপনি গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন না এটা বলতে হবে ওকে এটার সাথে আমরা সমতায় আসি আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবো সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে দেখেন নেক্সট পেজে নিয়ে যাবে তো চাইলে যদি আপনার মনে হয় যে এটা ভুল হয়েছে না সংশোধন হয়েছে তাহলে আবার ব্যাক করবেন ব্যাক করে আপনি সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে শুধু টাইটেলটা সংশোধন করা যাবে না করা যাবে কিন্তু আপনার উপরে একটা লিঙ্ক কিন্তু তৈরি হয়ে গেছে আপনার জন্য তো শুধু টাইটেল ব্যতীত আপনি সব কিছুই চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু টাইটেলটা চেঞ্জ করলে আপনার প্রবলেম হবে কারণ আপনার উপরের ইউআরএলটা চেঞ্জ হবে না তো ওকে এটা করার পরে সেমভাবে আমি এখানে চলে আসবো আবার আগেরটা এবার আসি এখানে প্রাইসিংটা সেট করতে হবে প্রাইসিংটা সেট করবেন এখানে সবারই কিন্তু তিনটা প্রাইসিং থাকে ওরা কিন্তু একটা দিছে যদিও আমরা এখানে তিনটা প্রাইস দিব প্রাইসিং জিনিসটা কি দেখেন তারা কি ধরনের কাজ করতেছে এটা হচ্ছে তার প্রমাণ একটা শীত দিছে দেখলে ভালো লাগবে ওকে দেখেন নেম মানে সিরিয়াল নাম্বার দিছে ডোমেন দিছে ডিএপিএ দিছে এবং লিঙ্ক দিছে আর কিছু দেয় নাই মানে লাইভ লিঙ্ক দিছে আমি যেটা বলছিলাম না সেরকমই তো ওকে তো এখানে দেখেন তার প্যাকেজগুলো এরকমভাবে সাজানো আছে বেসিকে কী দিবে পাঁচ ডলারে তিনি দিবে ষাটটা ব্যাকলিং এবং স্ট্যান্ডার্ডে দিবে হচ্ছে আড়াইশোটা ব্যাকলিং এবং প্রিমিয়ামে দিবে হচ্ছে পাঁচশো ব্যাকলিং সত্তর ডলারে তো আমরা এরকমভাবে একটা প্যাকেজ তৈরি করব যেখানে আমাদের সমস্ত কিছু থাকবে আমরা প্যাকেজগুলো আমাদের মতো করে দিতে পারি তো এটা আমি কপি করতেছি না আপনি চাইলে এই এই টাইটেলগুলো মানে হচ্ছে আমাদের এই ক্যাটাগরিতে আমরা এগুলো কপি করতে পারি অন্যটা কপি করে হুবহুব মেলে দিতে পারি কিছু হবে না কিন্তু আপনাকে ডেসক্রিপশনটা কপি করা যাবে না গ্যালারিটা কপি করা যাবে না এই দুইটা জায়গায় কখনো কপি করা যাবে না কপি করলে আপনার অ্যাকাউন্ট শেষ ঠিক আছে তো এগুলো কেয়ারফুলি করতে হবে তো এবার আসি এখানে আমি লিখবো হচ্ছে ধরেন প্রথমে আমি কত দিব আমি এখানে বলছি যে পাঁচশো ব্যাক লিঙ্ক করবো ওকে তো পাঁচশো ব্যাকলিং আমি লিখি বেসিকে শুরু করি তাহলে ষাটটা ব্যাকলিং করব আমি okay sixteen backlink sixteen SEO e এখানে আমি কিন্তু কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করব আমার আমার কিওয়ার্ড কি do follow backlink do follow backlink এবং লিঙ্ক বিল্ডিং সবগুলো আমি বড় হাতের করে দিই do follow do follow backlinks backlinks okay এটা দিলাম পাঁচ মানে ষাটটা টু ফলো ব্যাকলিংস কাজ করবো ওকে এবার প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ড প্রিমিয়ামটা দিলাম সেম দেওয়ার পর এবার আমাকে হিসাব করতে হবে যে ষাটটা আমি কত ডলার দিব ষাটটা যদি দশ ডলার দিই ওকে ষাটটা আমি ব্যাকলিং করব দশ ডলারে তাহলে ষাটটা ষাটটা যদি আমি ভাগ করি পাঁচশো দিয়ে তাহলে কত আসে কয়বার ভাগ করা যায় এক সেকেন্ড ক্যালকুলেটার করে নিই ক্যালকুলেটার আমাকে হিসাব করতে হবে যে আমি দশ ডলার যদি ষাটটা দিই পাঁচশোটা ব্যাকলিং করতে আমার কত হবে তাহলে পাঁচশো ওকে পাঁচশো বাঘ ষাট কয়বার যায় আটবার যায় তার মানে আশি আশি ডলার আমাকে দিতে হবে আশির একটু বেশি তার মানে আশি ডলার হয় আমার ওকে আমি সত্তর ডলার প্রোভাইড করতে পারি তো আটবার যায় আট গুণন দশ ওকে ঠিক আছে তো আমাকে কি করতে হবে ষাটটা ব্যাকলিংয়ের জন্য দশ ডলার তাহলে আমি বিশ ডলার বা তিরিশ ডলারে দিতেছি হচ্ছে ধরেন আমি তিরিশ ডলার প্যাকেজ দিলাম এখানে তিরিশ ডলারে দিব হচ্ছে ধরেন এবার দুশো ব্যাকলিং দিব দুশো এখানে তাহলে লিখলাম দুশো বা দেড়শো আপনি যা খুশি লিখতে পারেন তিরিশ ডলারে দুশো ব্যাকলিং এবং ধরেন তিরিশ ষাট সত্তর সত্তর ডলারে দিবেন হচ্ছে পাঁচশো ব্যাকলিং ধরেন পাঁচশো পাঁচশো ব্যাকলিং আমি দিব হচ্ছে সত্তর ডলারে তো ওরা দিতেছে আমি আমার আশি ডলার আছে এটা নিলে যেটা করবো আমি তার জন্য দশ ডলার তাকে সেভ করে দিলাম তো এটা যদি কেউ নেয় কিছু বোনাস দিলাম তাকে এগুলো আমি কেটে দিই তো এটা আমি প্যাকেজটাকে সেট করে নিলাম তো সত্তর দিলাম তো অ্যাভারেজ হিসাব যে এটা যদি নাও সেক্ষেত্রে তুমি কিছু পাবা এক্সট্রা তো এটা নিলে আর একটু বেশি পাবা যদিও হয়তো একশো বিশটা একশো বিশটার জন্য হয় একশো বিশ ডলার বিশ আর ধরো ষাট তিরিশ কিছু বেশি হচ্ছে ঠিক আছে এটাই পারফেক্ট তো আমি এখানে লিখতে পারি আমি কি করব high high high authority authority authority high authority SEO do follow do follow do follow okay do follow backlinks এখানে কিন্তু আমি আমার ব্যাকলিং কথাগুলো বেশিভাবে মানে প্লেসমেন্ট করতেছি backlinks for top ranking for top ranking for top for Google top ranking এখানে কাজ করি ফর গুগল ডে দিই কোথায় করবো গুগলে টপ র্যাঙ্কিং করবো টপ র্যাঙ্কিং র্যাঙ্কিং ওকে হয়ে গেল একটু ফলো ফলোটা বড় করে দিই না হচ্ছে না ওকে এনাফ এটাই আমি ইউজ করতে পারি ফর গুগল টপ র্যাঙ্কিং এখানে আমি একটা কাজ করি আবার ষাটটা ইউজ করে দিই ষাটটা প্লাস ষাটটা প্লাস এসিও ষাটটা plus high authority SEO do follow backlinks Google top rankings okay এটা কপি করি সেমভাবে কপি করি এখানে আমি আগের মতো উপরে যেটা দিয়েছি সেটা সেটা আমাকে এখানে প্লেসমেন্ট করতে হবে তো এখানে কি দিয়েছি দুইশো আমাকে দুইশোটা এখানে দিয়ে দিতে হবে তো আমার বেসিক প্যাকেজটা শেষ আপনার যদি এটা পছন্দ না হয় তাহলে আপনি একটু কষ্ট করে আরোগুলো দেখে আপনি করতে পারেন দেখেন এখানে লিখছে white hat SEO backlink do follow আপনার মনে যা আসে শুধু ডু ফলো এবং লিঙ্ক বিলিং কথাটা ঠিক রেখে বাকিগুলো আপনি দিয়ে দিতে পারেন অথবা কারোটা হুবহু কপি দিতে পারেন শুধু উপরে মানে কিছু সংখ্যক চেঞ্জ করে দিলেই হয়ে যাবে এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই আমি চাইলে এটাও কপি করে দিতে পারি ঠিক আছে তো আমি আপাতত ওইটাই রাখলাম যদি চান এটাই কপি করে দিয়ে দিব ভালো হবে কোনটা তো এটা করব আমি হচ্ছে তিন দিনে এই কাজটা আমি তিন দিনে করে দেবো এই কাজটা আমাদের করতে লাগবে হচ্ছে অনলি একদিন লাগবে না মাত্র দুই ঘন্টা বা এক ঘন্টা এনাফ এটা করতে লাগবে আমাদের ধরেন এটা যদি তিন দিন লাগে এটা আমি সাত দিনে করে দেবো দুশো ব্যাকলিং সাত দিন আমাদের একটা করে কাজ যদি আমাদের এক ঘন্টা না দশ মিনিট লাগে তারপরে আমরা একদিন বা দুই দিন বাড়ায় নেব নতুন অবস্থায় তো এটা আমি করে দেবো এক মাসে এক মাসে পাঁচশো ব্যাকলিং অথবা চোদ্দো দিনে আপনি পাঁচশো ব্যাকলিং করে দেবেন ওকে এনাফ চোদ্দ দিনে পাঁচশো ব্যাকলিং সত্তর ডলার ওকে তো এবার আপনি অফ পেজ স্ট্র্যাটাজি দিবেন কিনা আপনি চাইলে এগুলো দিয়ে দিতে পারেন কিছু যায় আসে না বাইরকে আসলে দেখানো উত্তরসা কি অ্যানালাইসিস করবেন কিনা দিতে পারেন ফ্রম মার্কেটিং দিবেন কিনা দরকার নাই আরগুলো যেরকম আছে এরকমই থাক কম্পিটিটর অ্যানালাইসিস থাক এগুলো দিয়ে দিব সবগুলো দিয়ে দিলাম ওকে এবার আপনি নিচের দিকে আসলে আপনি এক্সট্রা বসাতে পারবেন এগুলো যদি আপনি মনে করেন যে এক্সট্রা এখানে যদি আপনি টিক দেন যে প্রথম প্যাকেজটা দশ আমি কয়দিন সময় নিয়েছি তিন দিন তিন দিনের আগে আপনাকে ব্যাকলিং করে দিব কিন্তু সেই জন্য আমি এটা করে দেবো কি একদিনে বিনিময়ে আমাকে পাঁচ ডলার এক্সট্রা দিতে হবে মানে অতিরিক্ত টাকা দিতে হবে আমি পরিশ্রম একটু বেশি করবো সেই জন্য তুমি এক্সট্রা টাকা দিবা তো এরকম যদি চান তাহলে এইগুলো সেমভাবে পাঁচ ডলার অ্যাড করেন সেমভাবে এটা দু মানে সাত দিনের কাজ আপনি একদিনে করে দিবেন পাঁচ ডলার বা দশ ডলার এক্সট্রা দিতে হবে এটা ধরেন চোদ্দ দিনের কাজ আপনি দুই দিনে করে দিবেন বিনিময়ে আরও দশ ডলার এক্সট্রা দিতে হবে এরকম বলে দিতে পারবেন বুঝছেন ব্যাপারটা এটা হচ্ছে এক্সট্রা কাজ এক্সট্রা তুলে দিলাম এটা লাগবে না তো এটা সেভেন কন্টিনিউ করে আমি এখান থেকে চলে যাব তো আমার কিন্তু প্রাইসিংয়ের কাজও শেষ এবার আমি একটু আমি প্রিভিউটা দেখতে পারি আমি প্রিভিউতে যাই ওকে এক সেকেন্ড সেভেন ওকে ড্রাফট এগুলো প্র্যাকটিসের জন্য ইউজ করি তো আমার কোনটা যেন এটা পাঁচশো ব্যাকলিংস তো আমার কিন্তু প্যাকেজগুলো এরকমভাবে সাজানো হইলো দেখেন নিচের দিকে আসলে আমি প্যাকেজগুলো দেখেন দেখেন কত সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে দেখছেন একদম ইউনিক লাগতেছে এখন প্রাইসিংগুলো এরকমভাবে দিয়েছি আমি তো এখানে ব্যাকলিংগুলো হয়েছে এবার আমাদের যেটা করতে হবে আমাদেরকে একটা ডেসক্রিপশন লিখতে হবে তো ডেসক্রিপশনটা আমাকে লিখতে হবে ওকে আমি এখানে ডেসক্রিপশন লিখবো ওকে এখানে আমি লিখতে পারি এখানে আপনি অফারিং করতে পারেন এটা আমি পরে এসিও করি আগে আমি শুধু ডেসক্রিপশনটা লিখে দিই আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং বা দৃশ্য মানে দৃশ্যমান বাদে সাহায্য করার জন্য আপনার একজন এসি অভিজ্ঞ এক্সপার্ট খুঁজছেন সামনে তাকিয়ে না okay okay looking looking looking for for for for experience experience experience okay experienced SEO বড় হাতে করে দিই experienced SEO professional professional professional SEO professional to help boost your website ranking ranking and ये लगाता है बीज future future এখানে প্রথম লাইনটা আমি এটা দিয়ে দিলাম যে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য এমন কাউকে খুঁজছ বা আপনার ওয়েবসাইট র্যাঙ্ক বা দৃশ্যমান বাড়াতে সাহায্য করার জন্য একজন অভিজ্ঞ এসিও পেশাদার খুঁজছেন তাহলে সামনে তাকিও না ওকে এবার আমি লিখব হচ্ছে উইদিন উইথ উইথ ওভার এখানে আপনার এক্সপিরিয়েন্স দিবেন আমার ধরেন চার বছরের এক্সপিরিয়েন্স আমি এটা ইউজ করতে পারি অথবা আপনি এখানে তিন বছর আছে এটা আপনি লিখতে পারেন তো আমি এখানে চার বছর চার বছর of experience of experience experience copy করে নিয়ে আসি experience in link building link build link building and do follow backlinks অথবা অপেস এসিও e অথবা অফ পেজ অফ পেজ দিব না লিঙ্ক বিল্ডিং দিব লিঙ্ক বিল্ডিং দিছি SEO do follow back link and SEO okay শুধু এসিও দেখি SEO szép. Mm. goals goals okay goals full stop link building এবং এসিওতে আমার চার বছরের বেশি অভিজ্ঞতা সহ আমি আপনার আমি আপনাকে আপনার অনলাইনে লক্ষ্য অর্জনে সহায়তা করতে এখানে আসি okay my skill goals goals okay goals my skill skills my skills and experience কি দেওয়া যায় my skill expertise okay my skill and expert expert expertise okay p r t e s expertise ভুল দেখা গেল ওকে expertise have একটু টাফ লেখা অনেক টাফ আমার কাছে এগুলো লিখতে অনেক প্যারা লাগে হেল্প হেল্প ইট help it uh, countless true acid acid acid source search search engine search engine engine engine engine okay engine engines ranking okay rankings okay rankings and and and increase increase increased website website traffic traffic okay okay এবার এখানে উপরের দিকে আমি লিখতে পারি অফারিং এটা হচ্ছে এসিও e করার জন্য কারণ এখানে আমার র্যাঙ্কিং এগুলো আমি লেখছি এক্সপার্ট এসিও প্রফেশনাল বা লিঙ্ক বিল্ডিং এসিও প্রফেশনাল এখানে এসিও e কথাটা আছে এটা যদি বাংলা করি এই সম্পূর্ণটা আগে বাংলাটা আমি আপনাদেরকে দেখাই ওকে যে আমি এখানে কি লিখছি আপনি এখানে বাংলা একটু অন্যরকম আসতে পারে যদি এটা লেখা আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং এবং দৃশ্যমান বাড়াতে সাহায্য করার জন্য একজন অভিজ্ঞ এসিও পেশাদার খুঁজছেন মানে ওকে জিজ্ঞাসা করছে আর looking for experience SEO professional এখানে আপনি এসিওর জায়গায় অন্য কিছু লিখতে পারেন ডু ফলো প্রোফাইল ব্যাকলিং অথবা লিঙ্ক বিল্ডিং এগুলো লিখতে পারেন অথবা সরাসরি এই কথাটাও লিখতে পারেন হ্যাঁ এখানে এই লুক নো ফিউচার এই কথাটার পরিবর্তে আপনি লিখতে পারেন এখানে রাইট আমি এখানে আরও কিছু কথা লিখে দিই written uh, you are in the right place you are in the in the the right right place ঠিক আছে প্লেস এগুলো লিখতে পারেন আবার লিখতে পারেন যে congratulation you are in the right place এরকম অনেক কথা লেখা যায় ঠিক আছে এগুলো আপনি লিখতে পারেন আপনার যা খুশি এখানে লিখতে পারেন দুইটার একটা আপনি ইউজ করতে পারেন অথবা এই কথাটা আর ইউ লুকিং তাহলে এখানে লিখতে পারেন are you looking are you are you looking for experience এটা হবে আপনি কি আপনার ওয়েবসাইট র্যাঙ্ক এবং দৃশ্যমান বাড়াতে দৃশ্যমান দৃশ্যমানতা বাড়ানো বাড়াতে সাহায্য করার জন্য একজন অভিজ্ঞ এসিও প্রফেশনাল e খুঁজছেন আর দেখো না আপনি সঠিক জায়গায় আছেন বা সামনে তাকিয়েও না এরকম আপনি অনেক কিছু লিখতে পারেন এখানে আর ইউ ইউজ করতে পারেন এগুলো হচ্ছে এক্সাম্পল ঠিক আছে আপনি যা খুশি এখানে ইউজ করতে পারেন এগুলো অথবা দিয়ে দিলাম এটা আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন আপনার খুশি ঠিক আছে যে কোনো দুইটা ইউজ করবেন এবার এখানে কি কি চেঞ্জ করবেন সেটা আমি যদি বলি এখানে ওভার ফোর ইয়ার দিছি এখানে আপনি চাইলে ওয়ান ইয়ার ইউজ করতে পারেন টু ইয়ার ইউজ করতে পারেন এক্সাম্পল এখানে আমি জাস্ট আমারটা ইউজ করছি আপনি যা খুশি ইউজ করতে পারেন ঠিক আছে আপনার খুশি তো এখানে লিঙ্ক বিল্ডিং কথাটা লিখছি আপনি ডু ফলো প্রোফাইল ব্যাকলিং লিখতে পারেন এখানে যা খুশি আপনি লিখতে পারেন do follow backlink link building তারপরে এসিও ব্যাকলিং e তারপরে এখানে এসিও e কথাটা আছে না আপনি এখানে সেমভাবে অফ পেজ এসিও এখানে অবলিক দিয়ে আপনি অবলিক দিবেন না হ্যাঁ এগুলা অবলিকের মানে হচ্ছে যে কোনো একটা রাখবেন ঠিক আছে যে কোনো একটা রাখবেন এখানে আপনার যেটা খুশি আপনি রাখবেন তো এই ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখতে হবে তো এখানে যে এসিও e কথাটা এসেছেন অফ পেজ এসিও ইউজ করবেন অথবা শুধু এসিও ঠিক আছে এগুলো সমস্ত কিছু ঠিক রাখবেন আর অথবা নিজের মতো করে আমি যে বাংলায় এই যে বাংলাটা দিয়ে দিলাম বা ইংলিশটা বললাম এই কথাটার উপর বেস করে ঠিক আছে আপনি নিজের মতো করে একটা ডেসক্রিপশন তৈরি করবেন যদি প্রথম লাইনটা ঠিক রাখেন কিছু যায় আসে না আমার মতো করে ওই দুইটার একটা ইউজ করে দিবেন প্রথম লাইনটা ঠিক রেখে সেকেন্ড যে লাইনটা আছে এটা আপনার মতো করে আপনি লিখতে পারেন হুম এখানে কিছু কথা অ্যাড করলেন বাংলাটা পরে পরে আপনি আগে বাংলা লিখবেন যে আমি কথাটা আমি অন্যভাবে লিখতে পারি কিনা তারপরে আপনি এখানে ইউজ করবেন বিষয়গুলো কি বুঝতে পারছেন ই আছে আমাদের ক্লাসে তো কম কজন আছে আজকে ওকে কমই আছে হ্যালো শরীফ শরীফ ভাই তাজরুল ভাই যারা যারা আছেন কথা বলেন সোহাগ ভাই বিষয়গুলো কি বুঝতে পারছেন আপনারা এভাবে করা যাবে না জি করা যাবে সেক্ষেত্রে আপনার গিকটা আমি দেখব আপনার তো মনে হয় দেখছিলাম আমি না ওকে ওকে হ্যাঁ আপনার ওইটা হবে না ঠিক আছে ওইটা গিক হবে না ওইটা একদম বাজে গিক হয়েছে তো আমি আমি আবার কেমন মানুষ আমি স্টেট ফরওয়ার্ড কথা বলতে বেশি পছন্দ করি আপনাকে হ্যাঁ আপনাকে আমি বলবো মিথ্যা আশ্বাস দেবো যে দেখেন আপনার গিকটা খুবই সুন্দর হয়েছে হ্যাঁ পরবর্তী ছয় মাস এক বছর হয়ে যাবে আপনি যখন অর্ডার পাবেন না বলবেন যে ভাই মারে বলছে এই গিকটা ভালো হয়েছে আবার যখন এক্সপার্ট কেউ দেখবে যে এই গিকটা হয় নাই তখন তো আপনার মাথায় বাড়ি ঠিক আছে তো আগে ভাগে বলা ভালো যে ওইটা হয় নাই ওকে এবার এই ডেসক্রিপশনটা আমি পাঠাইয়া দিচ্ছি এটা আপনার মতো করে আপনি লিখবেন এটা হচ্ছে মেন আর বাকিগুলো আমাদের মতো লিখলে হুবহু কিছুই যায় আসে না এখানে আমরা বলছি না এইট্টি পার্সেন্ট গিক আমরা নিজেরা তৈরি করে দিব এইট্টি পার্সেন্ট গিক আমরা নিজেরাই তৈরি করে দিই হাসি ইয়া হাসিপুর আসো নয় ইয়া ঋতিক ইয়া করে দাও এটা পাঠিয়ে দাও শিট শিট শিট এক সেকেন্ড বুঝলাম না এটা আবার ঘুরতেছে কেন বেশি চাপ পড়ছে মনে হয় এক সেকেন্ড এক সেকেন্ড আমার একটু এখানে মনে হয় কোনো সমস্যা হচ্ছে বুঝলাম না হঠাৎ করে কম্পিউটার হ্যাং হয়ে গেছে চারটা পাঁচটা সফটটা চলতেছে তো যে কোডিং সফটটা চলতেছে ভিতর থেকে একটু প্রবলেম করছে ওকে ব্যাপার না এখনই ঠিক হয়ে যাবে ওকে দিয়ে দিছি দেখেন ঠিক হয়ে গেছে মাঝে মাঝে প্রবলেমগুলো করে ক্লাসটা অনেক রাত হয়ে গেল কারো খারাপ লাগলে বলেন তাহলে ক্লাস শেষ করে দিই হ্যালো ওকে এখানে আমরা একটা কথা লিখতে পারি কথাটা কি ধরেন আমাদের গিকের ভিতরে ওকে এক সেকেন্ড এক সেকেন্ড আমার একটা ক্লায়েন্ট এবার মেসেজ দিল আরেকটা কম্পিউটারের ভিতরে okay i will complete your work only two hours ওকে আমার একটা বাইরে মেসেজ দিতেছে তো ও বলতেছে আমার অর্ডারে কী অবস্থা বলতেছি যে দুই ঘন্টার ভিতরে করে দিন ওকে এখানে আপনি লিখতে পারেন অফারিং অফারিং অফারিং ওকে এখানে অফারিং লিখতে পারেন তারপরে লিখতে পারেন মাই সার্ভিস অথবা লিখতে পারেন welcome to my gig welcome আমি অনেকগুলো লিখে দিতেছি আপনার যেটা পছন্দ হয় সেটা লিখতে পারেন তো আমি এখানে লিখতে পারি আই উইল্ড আপনার যে টাইটেলটা আছে টাইটেলটা কই টাইটেলটাই আমরা কপি করে দিব টাইটেলটাই কপি করি ওকে অনেক সময় লাগবে এত প্যারানোর দরকার নেই লিখে ফেলি কষ্ট করে অফারিং ধরেন লিঙ্ক বিল্ডিং লিঙ্ক বিল্ডিং বা do follow back link okay link bill being offering link building service link building sir service okay এখানে আমি এই কথাটা লেখার উদ্দেশ্য কি আপনার যদি শুধুমাত্র উদ্দেশ্য থাকে যে আপনি লিঙ্ক বিল্ডিংয়ের এই কথাটা দিয়ে আপনার গিকটা র্যাঙ্ক করাবেন ঠিক আছে লিঙ্ক বিল্ডিং এখানে আরও কিছু অ্যাড করে দিতে পারেন লিঙ্ক বিল্ডিংয়ের পরে আপনি দিয়ে দিতে পারেন অ্যান্ড প্রোফাইল ব্যাকলিং সার্ভিস এখানে আপনি অ্যান্ড অ্যান্ড ইউজ করতে পারেন and SEO backlink service SEO back links service okay service তো লিখছি আর লিখতে হবে না তো এখানে আপনি এই কথাটাও লিখে দিতে পারেন যে আমি অফার করতেছি কি লিঙ্ক বিল্ডিং এবং এসিও ব্যাকলিং সার্ভিস এখানে আমি অফারিং করতেছি অথবা এখানে আপনি অফারিংয়ের জায়গায় লিখতে পারেন হচ্ছে welcome to my welcome to my SEO okay welcome to my link building and SEO backlink service এখানে এই কথা লিখতে পারেন তারপরে লিখতে পারেন হচ্ছে my service my service service কথাটা যদি আপনি লেখেন তাহলে পরের সার্ভিসটা লিখতে পারবেন না এটা মাথায় রাখবেন ঠিক আছে এটার সাথে এই সার্ভিসটা যায় একটা শব্দের ভিতরে মানে একটা জায়গায় দুইটা সার্ভিস লেখা যাবে না তো আপনার যেটা খুশি আপনি এখান থেকে লিখতে পারবেন এটা আমি মুছে দিলাম ঠিক আছে এটা মুছে দিলাম অথবা ব্যাক করে দিই তাহলে আমি শুধু একটা অ্যাড করি অফারিং এটা হচ্ছে এসিও e কেন করবেন এটা করলে আপনার গিকটা র্যাঙ্কিংয়ে হেল্প করবে এটা হচ্ছে প্রথমে আপনার কাজ সর্বপ্রথম তো এটা আমি কি করব এটা আমি এই যে লাইটিং এগুলো কিন্তু আপনি এমনি দেয় নাই ঠিক আছে এগুলো কিন্তু অনেক হেল্প করে তো এটা আমি বোল্ড করে দিব এবং মার্ক করে দিব ওকে মার্ক করে দিয়ে দিতে পারেন মার্ক এই যে দেখেন লাইট জ্বালিয়ে দেন তার এর ভিতরে লাইট জ্বলবে এবং এখানে যদি আপনার মনে হয় এই কথাগুলো আমি একটু বড় করে দিব সেটাও করে দিতে পারেন বড় করে দিলেন এগুলো চান যদি বড় করতে পারেন অথবা এইটুক আমি এই জায়গাটুক আপনি বোল্ড করে দিতে পারেন একটা জায়গায় বোল্ড করে দিলেন তাহলে দেখতে একটু ভালো লাগবে এই তুরি তো এবার আসি আমরা কি কি অফার করতেছি আমার কথাগুলো কি ক্লিয়ার আপনারা কি শুনতে পারতেছেন ওকে আমি স্লোলি ক্লাস করাইতেছি কারণ হচ্ছে অনেকে আছে যারা বুঝতে একটু সমস্যা হবে সেই জন্য আমি স্লোলি ক্লাস করতেছি তো এখানে আপনি সার্ভিস লিখবেন যে আপনি কি কি সার্ভিস তাদেরকে দিতেছেন সেটা এখানে লিখতে হবে তাহলে এখানে লিখবেন মাই সার্ভিস এখানে অনেক কিছু লেখা যায় সার্ভিস ইনক্লুডেড আরও অনেক কিছু my service description my service এইগুলো লেখা যায় ঠিক আছে আপনি আমারটা ইউজ করতে পারেন সমস্যা নাই সার্ভিস ওকে সার্ভিস তো কথাটা কপি করে আছে লেখালেখি ভালো লাগে না সার্ভিস ডেসক্রিপশন ফাইবার গিকের ভিতরে সবসময় পাঁচটা অংশ থাকে ঠিক আছে তো বা চারটা অংশ মেন থাকবে আর সেকেন্ড যে অপশনটা আছে ওইটা আপনি ওইটা আমরা এই গিকের ভিতরে আমরা রেকর্ডিং স্টপ করে ওইটা দেখাবো তো এখন ওইটা হচ্ছে নতুন নিয়ম তো এখানে সবসময় আপনাকে চারটা অংশ রাখতে হবে বা পাঁচটা অংশ রাখতে হবে প্রথমে আপনি কি কি পারেন হ্যাঁ বা আপনি কোন বিষয়ে তার কি কাজে লাগবে বা আপনার বাইরকে কিভাবে হেল্প করবেন বা বাইরের কি প্রয়োজন সেটা আপনাকে উল্লেখ করতে হবে যেটা আমি দুই কথাই উল্লেখ করে দিছি তার ওয়েবসাইট বুস্টিং বা র্যাঙ্কিং করতে সাহায্য করবে এই তৈরি এগুলো বলে দিছি এবং এখানে আমার স্কিলটা বলে দিছি তার মানে এখানে আমার দুইটা ডেসক্রিপশন থাকতে হবে মাস্ট এটা ছোটো হোক বা বড় হোক কোনো ম্যাটার না এটা ছোটো হোক বড় হোক কোনো ম্যাটার না আপনাকে দুইটা প্যারা রাখতে হবে আর এটা হচ্ছে মূলত র্যাঙ্কিংয়ের কাজে হেল্প করবে এবং এটা হচ্ছে আপনার মেন এখানে আপনি কি কি সার্ভিস দিবেন বায়ারকে খুশি করার জন্য এই সার্ভিসগুলো এখানে বলে দিতে হবে তো সার্ভিসের ভিতরে কি কি অন্তর্ভুক্ত আছে সেটা আপনাকে এখানে বলতে হবে তো আমি এখানে এটা লাইট জ্বালানোর পরে এখান থেকে আমি ইন্টারে চাপ দিব ইন্টারে চাপ দেওয়ার পর এটা হচ্ছে কিবোর্ডের ইন্টারে চাপ দিয়ে এখান থেকে দেখেন এখানে করতে পারেন নাম্বারিং করতে পারেন এবং ব্লুডিং করতে পারেন ওকে ব্লুডিংই করলাম ক্লিক করার পরে আমাকে এখানে পয়েন্টগুলো লিখতে হবে তো পয়েন্টগুলো কি পয়েন্টগুলো হচ্ছে আমি কি কি করব আমি high high authority authority high authority high authority do follow এবং প্রোফাইল ব্যাকলিং না এখানে প্রোফাইল ব্যাকলিং দেখবো না এইখানে দেখেন লাইটিং হচ্ছে আমি লাইটিংটা তুলে দিব ওকে লাইটিংটা তুলে দেই ওকে লাইটিংটা তুলে দিছি এটা বোল্ট করার দরকার নেই বোল্টটাও তুলে দেই ওকে এটা আমি বোল্ডটা তুলে দেই ওকে তো এখানে আমি যেটা করব আমার যে কিওয়ার্ডগুলো থাকবে অবশ্যই আপনার চিন্তা ভাবনা থাকতো এই প্রথমে মানে প্রথমে তো দিছি এই এই দুইটা প্যারাতে অবশ্যই কিন্তু আমাদের যে কিওয়ার্ডটা আমরা মেন করছি লিঙ্ক বিল্ডিং এটা কিন্তু আমাদের মেন কিওয়ার্ড এই দুইটা অবশ্যই কি এখানে আমাকে ধরে তুলতে হবে মানে এই লাইনের ভিতরে রাখতেই হবে যেভাবে হোক না কেন তো আপনি রাখতেই হবে আপনাকে যত কষ্ট হোক রাখতে হবে অথবা এই লাইনের ভিতরে রাখতে হবে তো এবার সেকেন্ডটাও এবার মাই ডেসক্রিপশনের এই জায়গায় আপনার প্রথমে এই কথাগুলো লিখতে হবে যে আই উইল মানে হাই অথরিটি আমি কী করবো আমার সার্ভিসের ভিতরে হাই অথরিটি ডু ফলো অথবা লিখতে পারেন link building service do follow link building অথবা ওকে ডু ফলো লিখে দিই do follow do follow link building অথবা শুধু লিঙ্ক বিল্ডিং আই আমি করব high quality high authority do follow SEO link building okay দুইটা কথা এখানে দিই do follow do follow SEO SEO backlinks backlinks and and and কথাটা সংক্ষিপ্ত করে দিই and okay and and link building link building building creation creation creation এই কথাটা আমি লিখে দিলাম তাহলে কি আমার এখানে দুইটা কথা কি ডু ফলো এসে ব্যাকলিং এটাও কিওয়ার্ড হয়ে গেল পাশাপাশি লিঙ্ক বিল্ডিং এটাও হয়ে গেল ক্রিয়েশন এটাও কিন্তু মানে একটা কথা হয়ে গেল এবার আসি সেকেন্ডটাতে আমি কি দিব আমি দিব হচ্ছে white hat white white hat link building building white hat link building দিব তারপরে কি করব আমি তারপরে আমরা দিতে পারি কিছু দেখতে হবে মেসের তো তো আপাতত আমরা লিখতে থাকি যতগুলো লেখা যায় Google friendly Google friendly friendly Google friendly high DA high DA এখানে কিন্তু আমি আরও কিওয়ার্ড প্লেসমেন্ট করতেছি high DA PA link building link building কথাগুলো আবার মেরে দিলাম আমার যতটুক টাইপ করা দরকার আমি লিঙ্ক বিল্ডিংটা র্যাঙ্ক করাতে চাচ্ছি তো আমি এই কথাটা বলে দিলাম তাকে তাদেরকে SEO friendly high DA PA link building করে দিব তারপরে আমি আরও কিছু পয়েন্ট অ্যাড করি যেমন আমরা দিতে পারি permanent backlink permanent per permanent permanent permanent বানাম ভুল হয়েছে okay permanent SEO backlinks backlinks ব্যাকলিংয়ের এখানে একটু গাবলা হয়েছে এটা বড় হাতের হয়ে গেছে ওকে তো এটা হয়ে গেল এবার আমরা ওকে আরও কিছু গিক দেখি তারা লিঙ্ক বিল্ডিংয়ের ভিতরে কী কী রাখছে okay image submission document sharing audio sharing link same then তো আমরা যতগুলো সার্ভিস আছে ওগুলি অ্যাড করতে পারি প্রোফাইল ব্যাকলিং আছে ওয়েব টু পয়েন্ট জিরো আছে সোশ্যাল বুক মার্কিং আছে হাই ব্লগ কমেন্টিং আছে মানে আমরা কী কী বাড়ি সব লাগাই দিই এখানে <laughs> তারা কি দিছে আরও কয়েকটা গিক দেখি সবাই কি একই সিস্টেমে দিছে নাকি manually work blog posting from links contact contactual white hat method ranking booster okay আরও কিছু গিক দেখা দরকার একটা কাজ করি আমরা যতগুলো পারি সবগুলো দিই আমাদের পয়েন্টগুলো বাড়ানোর দরকার ওকে এই কটা হলে হয় ওকে আমি আরও কিছু দেখি বের করতে পারি কিনা প্রথমে প্রথমে এগুলো একটা গিগ বানাইতে হয় অনেক রিসার্চ করে এক দুই ঘন্টার ব্যাপার না এখানে অনেক সময়ের ব্যাপার লাগে মানে সময় লাগে ওকে তাহলে আমি একটা কাজ করি আমার মাথায় যে কয়টা আছে আরও কয়েকটা অ্যাড করি যেমন আমি দিতে পারি হচ্ছে ধরেন গুগল পান্ডা পেঙ্গুইন সেভ এটা গুগলের একটা রবট যে মানুষকে প্লান্টি দেয় Google panda panda panda penguin and penguin penguin P M Guink. Penguin. Penguin. Penguin. Set. Okay. তারপরে দেই হচ্ছে improve improve improve keyword keyword keyword rankings rank things তারপরে আমরা দিতে পারি হচ্ছে ইনক্রেস ইনক্রেস ইনক্রেস ইউজ করা যায় increase increase increase not use any automatic auto automated software software এখানে দুইজনের কথা আসতেছে না আমাদের ঋতিক সাপ মনে মনে ভাবতেছে আর সালমা আপু যে বাইরে তো রবট ইয়ে সফটওয়্যারের কাজ শিখাইছে এখানে আবার নটে এটা লাগতেছে কেন ঋত্বিক আছো মনে মনে তো এটা বলতেছ না সার্ভিস সার্ভিস পিস ওকে আর কিছু দিব না মোটামুটি অনেকগুলো হয়ে গেছে তো এখানে আমি চাইলে আমি যতগুলো পারতাম ওই যে যেমন আমি যদি বলি আমরা যে আগের গিকগুলো বানাইতাম ওইখানে আমরা লিখতাম হচ্ছে profile backlink web two point zero social bookmarking live blog commenting commenting, directory submission article submission manually manually backlinks এগুলো কিন্তু আমি লিখতে পারতাম তো এটা লিখি নাই জাস্ট আজকে একটু অন্যরকমভাবে তৈরি করলাম সবার মতো করে তৈরি করলে তার হবে না আমরা আমাদের মতো করে তৈরি করলাম ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে দশটা হয়ে গেছে আমাদের এনাফ এবার আমি নিচে লিখবো হচ্ছে এবার আমি নিচে লিখতে পারি ওয়াই চুজ মি তুমি আমাদেরকে কেন চুজ করো এবার প্রশ্ন আসতে পারে এটাও আমি আপনাদেরকে দিয়ে দিব এবার এখানে প্রথম যেটা আছে এটা ঠিক রাখবেন এটা ঠিক রাখবেন আর এখানে যতগুলো আছে আর নিচের থেকে সবগুলো উলুট পালট করে দিবেন কেউ দিবেন ম্যানুয়ালি দুই এই ইনকেসের জায়গায় ইনকেসটা দিবেন ম্যানুয়ালির জায়গায় মান্থলি সার্ভিসটা দিবেন হচ্ছে এই যে নো ইউজ অ্যানি সফটওয়্যার মানে উলুট পালট করে মানে প্রথমটা ঠিক রেখে বাকিগুলো সব উলুট পালট করে দিয়ে দিবেন পারবেন না এগুলো করতে উলুট পালট করতে হ্যালো তো এখানে আমাকে যেটা করতে হবে এবার আমি লিখবো হোয়াই একটা জিনিস আমি বলে রাখি এখানে কখনো দুইটা স্পেস রাখা যাবে না হ্যাঁ এই জায়গাটায় এগুলো জায়গাতে কখনো দুইটা স্পেস রাখবে না এখানে কিন্তু আমি একটা স্পেস রাখছি মানে একটা স্পেস দুইটা স্পেস রাখলে কিন্তু অনেক জায়গা হয়ে যায় পরবর্তীতে এগুলো দেখতে ভালো লাগে না হ্যাঁ why you you you you why you choose me choose choose choose me তুমি কেন আমাকে পছন্দ করবে জিরো দেই কেন রে বাবা চুজ মি ওকে এটা দেওয়ার পর তো এটা আমাকে বোল্ড করে দিতে হবে এবং লাইটিং জ্বালায় দিতে হবে দেওয়ার পরে এবার আমি সেমভাবে আবার পয়েন্ট করব। এখানে অনেকজন অনেক রকম লেখে আমরা ওদের মতো লিখবো না আমরা আমাদের মতো করে লিখব তো আমি ফার্স্ট টাইম দিব হচ্ছে ওয়ান টাইম on এক সেকেন্ড ওয়ান টাইম লাইটটা বন্ধ করে দিই one time time delivery on time delivery দুই manually post manually manually manually manually manually manually wall post wall post তারপরে আমরা দিতে পারি হচ্ছে ধরেন এগুলো সবগুলো একই রাখবেন কিছু যায় আসে না high high high quality quality quality high quality quality okay quality service SEO service SEO এখানে এসিও কথাটা বলে দিলাম এসিও সার্ভিস সার্ভিস ওকে তারপরে আপনারা দিতে পারেন প্রোভাইড প্রোভাইড প্রোভাইড কি কি প্রোভাইড করব আমরা এক্সেল শিটের ভিতরে বলছিলাম যে লাইভ লিঙ্ক দিব লাইভ লিঙ্ক তারপরে দিব হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক স্ক্রিনশট লিঙ্ক তারপরে দিব হচ্ছে website link website link and and and দিব হচ্ছে ওকে আর লাগবে না ওকে অ্যান্ড এবার আমি নিচের দিকে আরেকটা দিয়ে দিই একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কী দিব hundred percent certification satisfaction satisfaction okay satisfaction বাংলাটা জানি কেমন ফিকেশন কে সম্মুখে সিটিসফিকেশন গ্যারান্টি গ্যারান্টেড ওকে এটা দেওয়ার পরে আমাদের কাজ শেষ তো ক্লাস শেষের পরে আমি এখানে আবার আসব কয়েকটা জিনিস লেখার জন্য তো এটা হচ্ছে আপাতত এখানে থাকে নিচের দিকে আরও কিছু জিনিস লিখতে পারেন যেমন আপনি এখানে ব্রিকেট দিতে পারেন দিয়ে লিখতে পারেন contact contact me if you if you any any questions সংক্ষিপ্ত দিলাম আপনি কোশ্চেন লিখে দিন নাকি কোশ্চেন লিখব আবার ওকে লিখে দিই কোশ্চেন্স কোশ্চেন্স কোশ্চেন্স ওকে যুক্ত করতে হবে কোশেন্স আয়াম এলওএস কি লেখা যায় এলওএস এলওএস হিয়ার এখানে আসি ওকে দিয়ে দিলাম শেষ এটা একটু লাইট জ্বালাই দেন এনাফ আর কিছু লাগবে না এটা একটা নিচের দিকে দিয়ে দেবেন হয়ে এটার এখানে কিছু কাজ আছে এগুলো আমরা পরবর্তীতে করব এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে কপি করে দিয়ে দেন গ্রুপে ওকে এবার হয়ে যাওয়ার পর এবার আমি এটা সেভ করে নেব সেভ ওকে সেভ করার পরে আমাদের এখানে একটা প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে বলতাছে এসিএ কথাটা একটু আমরা বেশি লিখে ফেলছি সেজন্য আমাদেরকে সেভ দিতেছে না তো আমি কি করব এসিএর কথাটা মাঝখানে একটা ইয়া দিয়ে দিব এই যে দেখেন একটা দিয়ে দিলাম এবার দেখি মামু নেয় কি না ওকে আবার আরেকটা আছে তো দেখি আরও কোথায় কোথায় আছে এখানে এসিও আছে এখানেও একটা দিয়ে দিলাম তো ওবার হয়ে গেছে নিচের দিকে আসবো এখানে এখানে ক্লিক করবো এবারও এসিও e ধরছে আমি কত এসে e লিখছি একটা কাজ করি তাহলে কন্ট্রোল এফে ক্লিক করে এখানে লিখি এসিও ওকে e এক দুই তিন চার পাঁচ ওকে পাঁচটা জায়গায় আরও আছে চারটা লাগা যাবে ওকে এটা থাক এটা যায় ওকে চলবে এবার এবার আবার সেভ অ্যান্ড কন্টিনিউ করি তাহলে হয়ে গেছে তো এবার এখানে কি কি আপনাকে চেঞ্জ করতে হবে সেগুলো আপনাকে বুঝতে হবে এখানে হচ্ছে আপনি চেঞ্জ করবেন হচ্ছে আমি যেভাবে বলছি আপনাকে ওইভাবে করতে হবে আপনি জাস্ট এই যে নিচেকার যে যেটা আছে নিচেরটা এটা উলট পালট করে দেওয়ার দরকার নাই এরকম দিলেও কিছু যায় আসে না এটা কোনো ম্যাটার করে না ওকে এটা সবার সাথে সবার মিলে যায় তো এইটুকু আপনি দিতে পারেন দেওয়ার পরে এখানে আপনি যা খুশি লিখতে পারেন যে অর্ডার করার আগে আমার সাথে মেসেজ করে নাও এই কাজের ব্যাপারে এগুলো লিখতে পারেন কয়েকটা গিক আপনাকে কষ্ট করে রিসার্চ করতে হবে এটাই কিন্তু একটা প্রফেশনাল গিক আইসে হ্যাঁ এবার করতেছি আপাতত আমরা সেভেন কন্টিনিউ করে নেক্সটে যাই তো এবার আসি নেক্সট যাওয়ার পরে রিকোয়ারমেন্ট এবার কি কি হইলে আপনি কাজটা শুরু করতে পারবেন এখানে বলা আছে হ্যাঁ তো আপনি কি কি হলে কাজটা শুরু করতে আমরা লিখি এখানে অ্যাড এখানে অ্যাড নিউ আছে এখানে ক্লিক করব এখানে লিখবেন যে যে আমি কাজ শুরু করতে পারবো এটা মানে কথাও লিখে দিতে পারেন অথবা লিখবেন যে আমি কাজ শুরু করতে পারবো লাইভলি ওয়েবসাইট ওকে লিখি আই নিট শুধু এটা লিখে দিলাম আর কিছু লিখবো না এখানে লিখতে পারেন এক নাম্বার দিয়ে ওকে ওকে এক নাম্বার দিয়ে তোমার দরকার নাই ওকে দিয়ে দিলাম এক লং এখানে লিখবেন ওয়েবসাইট লিঙ্ক দুই কিওয়ার্ড কিওয়ার্ড কিওয়ার্ড তিন নম্বরে দিতে পারেন হচ্ছে image image or description image okay চার নম্বরে অ্যাড করে দিই ডেসক্রিপশন ডেসক্রিপশনস ওকে ডেসক্রিপশনস এটি হলে আপনি কাজ শুরু করতে পারবেন আপনার ইমেজ না হলে সমস্যা নেই এখানে ওয়েবসাইট অথবা অথবা প্রোডাক্ট লিঙ্ক প্রোডাক্ট লিঙ্ক এটা হলে আপনি কাজটা শুরু করতে পারবেন ওয়েবসাইট লিঙ্ক অথবা প্রোডাক্ট লিঙ্ক অথবা ল্যান্ডিং পেজটা লিঙ্ক যে কোনো একটা দিলে হবে এটি দিলে আপনি কাজটা স্টার্ট করতে পারবেন এগুলো বাইরকে বলে দিবেন হ্যাঁ ওকে বলে দেওয়ার পর আপনি যেটা করবেন নিচের দিকে এটা কী ফাইল নিতে চান এটা অবশ্যই আপনি ফ্রি টেক্সও নিতে পারেন অ্যাটাচমেন্টে দিয়ে দেন ওকে অ্যাটাচমেন্টে দিয়ে দিবেন এটা অ্যাড করে দিবেন হয়ে গেছে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করেন করার পরে এবার আসি হচ্ছে মেন জায়গায় এখানে আমাদেরকে ইমেজ বানাতে হবে আমি এগুলো সব কেটে দিচ্ছি কারণ এখন আর আমার এগুলোর দরকার নাই এগুলো আমি সব কেটে দিলাম তো এবার এখানে দেখেন তারা কি ধরনের ব্যাগ মানে ইমেজ তৈরি করতেছে যেগুলো অনেক দূর থেকে দেখা যায় সেগুলো কিন্তু মানুষ বেশি অর্ডার করে একটা জিনিস খেয়াল করবেন এখানে দুইটা তিনটা ব্যানার আছে খুবই ভালো চলে লাল এই যে এই কালারের একটা ব্যানার ঠিক আছে এই ধরনের কালারগুলো একটু দেখে নিন কালারগুলোর উপর বেস করে আপনি ব্যানারগুলো মেক করতে পারেন অবশ্যই ব্যানার বানাতে গেলে আপনার ক্যানভা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে ওকে তো আমি আপাতত ক্যানভার একটা ক্লাস আছে ওই ক্লাসটা দেখলে আপনার ক্যানভা নিয়ে আর কখনো চিন্তা করতে হবে না ক্যানভাতে আপনি যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন করে ফেলতে পারবেন তো আমরা লিখবো কি ক্যানভা ক্যানভাতে আমরা সরাসরি চলে যাব কে কে আছেন আমাদের সোহাগ ভাই ঠিক আছে মাঠে মাঠে না শরীফুল ভাই আছে সালমা তাজরুল আরিফ ভাই আছে বাকিরা গেল কই আল্লাহ মাফ করো বাকিরা গেছে তো ওকে আমরা আজকের ক্লাসটা যদি লং হচ্ছে কিন্তু এত লং ক্লাস হবে না কখনো তো আমাদের আগে একটু প্রবলেমগুলো সলভ করে নিলাম সেই জন্য একটু সময় বেশি লাগছে তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে দেখেন ক্যানভাতে আসার পর ক্রিয়েট এখানে আছে ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে প্লাস আইকন আছে এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা একটা ইমেজের সাইজ দেবো ইমেজের ইমেজ সাইজ কী হবে এখানে দেখেন তিনটা সাইজ দুইটা সাইজ আছে একটা বারোশো আশি সাতশো উনসত্তর আমি দিব হচ্ছে সাতশো বারো চারশো তিরিশ সাতশো বারো চারশো তিরিশ এটা আমি ইউজ করবো আজকে তো সাতশো বারো দেখেন সাতশো বারো এখানে লিখবেন প্রথমটা সাতশো বারো এবং এখানে লিখবেন হচ্ছে চারশো তিরিশ এটা সব থেকে ছোটো সাইজ এটা দিয়ে পিকজেলটা সেট করে ক্রিয়েটে ক্লিক করলে এই জায়গায় নিয়ে আসবে তো এটা আমার একদম সিম্পল তো আমি আসলাম এখানে কালারটা কি দেখছিলাম আমি লাল এই কালারটা অস্থির একটা কালার হয়েছে ওকে এত ডিউ ফলো ব্যাকলিং তো আমি একটা কাজ করি আমি ট্যাম্পলেটগুলো দেখি কোনটা পছন্দ হয় অথবা সরাসরি কালারটা নিয়েও আমি কাজ করতে পারি ধরেন এই ট্যাম্পলেটটা ওকে এটা ইউজ করি এগুলো আমি কেটে দিয়ে দিলাম ফালায়া ঠিক আছে এটার ভিতরে আমি একটা থ্রি ডি নিয়ে আসি এখান থেকে ইডিটে ক্লিক করলাম ক্লিক করে অ্যাডজাস্ট অ্যাডজাস্টে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি এটা ব্লার করে দিব ব্লার ওকে কালারটা একটু অন্যরকম করলে বেটার হয় দেখি কালার কি কি কালার নেয় এখান থেকে ওকে এটাই পারফেক্ট ওকে আরও অপাসিটিগুলো কমায় দেই ওকে এটা পারফেক্ট আছে ওকে এটা মাঝামাঝিতে চলে আসলো ওকে এটা একটু এটার উপর ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর এটা একটু বড় করে দেই শুধু ব্ল্যাকটা নিতে পারি অথবা এই কালারটুকু নিতে পারি ওকে এটাও খারাপ না অথবা ব্ল্যাকটাও খারাপ না এক সাইডে কালার হয়ে থাকবে দেখতে ভালো লাগবে যদি এটা ইউনিক কালার না আপনার আপনার মতো আপনি চাইলে এখান থেকে ধরেন এটা ডিলেট করে দিলেন ধরেন ডিলেটে ক্লিক করলে আপনি এখান থেকে এই যে দেখেন একটা কালার ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে যে কোনো কালার আপনি নিতে পারেন এখান থেকে এসে যে কোনো কালার নেওয়া যাবে আপনি যা খুশি নিতে পারেন তো এটাই থাক পারফেক্ট আছে তো এটাই নিলাম তো এবার আমি এখানে আসবো আবার এলিমেন্টসে এলিমেন্টসে আসার পর এখান থেকে আমি একটা শেপ নিব লাইন শেপ যদি না পান লাইভ শেপ এখানে লিখবেন লিখলেই চলে আসবে তো লাইন শেপ এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আমার ফার্স্ট কাজ থাকবে এখানে একটা রাউন্ড দেওয়া তো এটা দেওয়ার হচ্ছে থ্রি ডি মোড হয় দেখতে ভাল লাগে এটা আমি সাদা করে দিতে পারি অথবা ব্ল্যাক কালো যেটা পছন্দ হয় সেটাই বেটার তো আমি সাদাই করে দিলাম তো এটা একটু আমি উপরের দিকে তুলে দিব একটু উপরের দিকে তুলে দিলাম ওকে এবার আমি একটু নিচের দিকে এটা করে দিলাম ওকে এটাও নিচের দিকে দিয়ে দিলাম হালকা নিচের দিকে তো এটা সেমভাবে কপি করেন এখানে দেখেন কপি বা ডুপ্লিকেট আছে এটা আমি সেমভাবে এখানেই না এটার মাঝামাঝিতে দিয়ে একটু এখানে এটা সিলেক্ট করার পর এখানে এই জায়গায় ক্লিক করে এইখানে সিলেক্ট করবেন আপনি যেটা গেম খেলেন একটা বাটন আছে ওইটা দিয়ে চাপবেন এক কর্নারের দিকে তাহলে এটা ক্লিক করলে ওই দিকে চলে যাবে তো সেমভাবে ডুপ্লিকেট করে আবার এই দিকে নিয়ে আসেন চারিদিক থেকে একটা শেপ দিয়ে দিলেন সেমভাবে ওকে এটা চলে গেছে তো সেমভাবে এটা আবার নিয়ে আসি আমি যদি কষ্ট হয় এভাবে তাহলে কি করতে হবে এখানে জুম করে নিয়ে তাহলে হবে তো এটা আমি আবার গেমের গেম যে খেলি আমরা ব্যাক বাটন বা সাইড বাটনে ক্লিক করলে আবার এটা এই দিকে চলে আসবে দেখেন একটা পেছন দিয়ে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে দেখতে ভালো লাগতেছে তো এখানে কি লেখছে তিনি তিনি কি লেখছে নব্বই হাই অথরিটি ওকে নব্বইটা হাই অথরিটি ব্যাকলিং সাইটে তিনি ব্যাকলিং করবে ডিএ থাকবে এত ওকে আমরা যেহেতু লিঙ্ক বিল্ডিং আমাদের তো আমরা এখানে একটা কাজ করতে পারি লিঙ্কডিংয়ে লিঙ্ক বিল্ডিংয়ের দেখি লিঙ্ক বিল্ডিং ওকে এগুলো হচ্ছে link building do follow SEO backlink আমরা দিছি পাঁচশো ওকে এটা আমাদের সাথে যায় এই ব্যানারটা আমরা নেই কপি করব ওটা ওরা ওই কালার দিছে আমরা এই কালার দিব তো আমরা যেরকম একটা ডিজাইন করতে চাই তো এই ডিজাইনটা আমার জন্য করা একটু টাফ তারপরে ক্যানভাতে করে ফেলবো সমস্যা নেই অন্যরকম হবে আর কি তো এখানে আমি লিখবো কি পাঁচশো তো আমি এখানে টেক্সে আসবো টেক্স এখান থেকে হেডলাইন বা হেডলাইনটা নেবেন অ্যাড টু হেডলাইন এখানে ক্লিক করেন ক্লিক করার পর এখানে কি লিখব পাঁচশো ওকে সরি পাঁচশো প্লাস পাঁচশো প্লাস ইউজ করলাম তারা মনে হয় শুধু ওকে শুধু পাঁচশো ইউজ করছে ওকে এটা আমি বড় করব এটা ধরে সাইডে একটা বাটনের মতো আছে এটা টান দেন টান দেন ওকে এটা একটু বোল্ড করে দিই সবগুলো দেখতে যেন ভালো লাগে ওকে ফন্টটা যদি অন্য একটা ফন্ট দেয় তাহলে আরও ভাল লাগার কথা দেখি ফন্ট এখানে কোটি কোটি ফন্ট পাবেন আপনি তো অভাব নাই ফন্টের বেশি এটা যায় কালারটা দেখতে হবে কোন কালারটা নিলে এখানে ভালো লাগবে আর কি সাদাটা বেশি ফুটে যায় সাদাই নেই সাদা পিছনে ধরেন কালার দিব হচ্ছে একটা ডুপ্লিকেট করব এখানে একটু পিছন দিয়ে একটা শেপ তৈরি করব এই যে ইফেক্টে আসবো ইফেক্টে আসার পরে এখানে শ্যাডো দিব আমরা শ্যাডোটা দিলে পিছনের শ্যাডোটা কি দিতে চাচ্ছেন কালো কালো দিন তাহলে কালো হবে তো এটা চাইলে আর একটু শ্যাডো বাড়ায় দেওয়া যাবে তো ওকে এটা আমি মাঝামাঝিতে রাখবো আর এখানে দেখেন যখন আমি এখানে ধরবো চারিদিক থেকে একটা ছোট্ট একটা রাউন্ড বের হয়েছে এই রাউন্ডের ভিতরে সবসময় এগুলো রাখার ট্রাই করবেন তাহলে আপনার ইয়ারটা বেটার লাগবে তো আমি শেপটা নিয়ে দেখি এটা মাঝামাঝিতে রাখি ওকে এটা পিছনের দিকে চলে গেল ব্লাডটা একটু বাড়ায় দিই যা তো বোঝা যায় যে হ্যাঁ সেটোটা আছে ওকে এবার দেখেন চোখের ভিতর লাগতেছে আমি একদম বেসিকভাবে তৈরি করবো যাতে মানে খুব একটা না এখানে একটা ইয়া দিছে দেখি এটা পাই কিনা আমি এলিমেন্টস আসবো শেপের এখানে ওয়াল শেপে ক্লিক করব দেখি পাই কিনা ওকে নাই ওকে এখানে পাই কিনা ওকে নাই এটা কি দিছে এখানে একটা দাড়ি দিছে এটা একটা দাড়ি দিছে এখানে একটা দাড়ি দিছে এটা করা যাবে তাহলে একটা কাজ করি আমি শেপ থেকে এটা করে দিই এখানে আমি ধরেন শেপ নিয়ে আসলাম এটা এখানে কালার দিয়ে দিলাম ধরেন কালো কালোতে বেটার লাগবে কিনা আমি জানি না এই কালারটা চলে কালারটা ভাল লাগতেছে না সাদাই বেটার সাদা দিয়ে আগে আপাতত কি করছে ওকে মাঝামাঝিতে রাখছে এটা আমি বড় করি একটু চারিদিকে বাড়াই বাড়ায় একটু এদিকে দিয়ে দিই এটা ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করে এটা ঘুরে দিই এটা নব্বই ডিগ্রি রাখতে হবে তাহলে আপনার এটা হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে আর কি যদি ওটা গ্রাফিক ডিজাইন দিয়ে করছে আপাতত তার মতো করা পসিবল না যত ঠিক করা যায় তত ঠিক করি ওকে চলবে এবার এটাই আমি ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি নিচে নিয়ে আসি ওকে পারফেক্ট এটা আমাকে একটু ছোটো করতে হবে ওকে চলবে যদি মনে হইতেছে না যে পারফেক্ট লাগতেছে ওকে চলবে এটা আবার ডুপ্লিকেট করতে পারি এই শেপটা ডুপ্লিকেট ওইটা আমি আবার ঘুরিয়ে দিই ওকে মাঝামাঝিতে নিয়ে আসি একটা ব্যানার বানাইতে অনেক পরিশ্রম লাগে এত সহজে হয় না তারপরেও যতটুকু ট্রাই করা দরকার করি আমরা ওকে তো হয় নাই কিছুদিন খারাপ না চলবো আমাদের যতটুকু দরকার এখানে হয়ে গেছে কিন্তু এই শেপটা লাইনটির সাথে পড়তেছে না এই শেপটা নিতে পারলেই হয়ে যাইত হ্যাঁ হ্যাঁ এটা আমি মাঝামাঝি করে দিতে পারবো এটা সমস্যা নাই কিন্তু আমি উপরেরটা এটার সাথে হালকা মিলতেছে না একটা কাজ করা যায় কিনা একটু দেখে নই এটা আমি উপরের দিকে তুলে দিই ওকে এটা আমি বড় করে দেই তাহলে হয়তো মিলতে পারে ছোট্ট হ্যাঁ এবার মিলছে আর এটা আগেটাই ঠিক আছে ব্যাক করি ওকে চলে চলে অনেক কষ্ট করে হইল এটাকে আমি দেখি থ্রি ডি মোড দেওয়া যায় কিনা ইফেক্টে দেওয়া যায় না ওকে এটা আপাতত থাক পাঁচশো এবার কি দিছে তারা আমি একটু যদি দেখি চেক করি এখানে একটা কালো চিহ্ন দিছে এখানে একটা সাদা চিহ্ন দিছে ওকে ওরকম তো হবে না আমাদের মতো আমরা করে যাইতে থাকি সমস্যা নাই ওকে এটা মাঝামাঝি রাখছে হুবহব করলে তো আবার কপিরাইট ধরব হাই ডিএ এত প্লাস পঞ্চাশ প্লাস এটা কালো করে দেই অথবা এই কালার কালোই বেটার যে কালারটা নিয়েছি এই কালারটা একটু টাফ মিলানো অনেক মিলানো টাফ হাই ডিএ এত প্লাস একটা ফন্ট নিতে হবে আবার ফন্ট হাই ডিএ ডিএ পঞ্চাশ প্লাস ওকে এই কথাটা লেখছে আমরা এটা মাঝামাঝিতে দিয়ে দিলাম তারপরে কি লেখছে তারপরে লেখছে হচ্ছে do follow back link do follow back link link building লিখতে হবে সেমভাবে কপি করি ডুপ্লিকেট করে নিচের দিকে দিয়ে দিই জাগাই তো হবে না জাগাই তো হবে না কালো করে দেই গুলো একটু হালকা ছোট করে দিতে হবে চারিদিক থেকে ওকে ওকে এত প্লাস হাইট ডিএপিএ এলিমেন্টে যায় আবার একটু নিয়ে অন্যটা ক্লাস অনেক লং হয়ে যাবে সমস্যা একটু সময় তাড়াতাড়ি করি এখানে আছে হচ্ছে do follow okay link building link building link building তারপরে কি আছে do follow link building and backlinks এটা লাগবে না এরকম আমরা এটাকে কপি করে ব্যাকলিং কথাটা এখানে দিয়ে দিতে পারি এসিও ব্যাকলিংস e চলে মোটামুটি তো এখানে কিছু পয়েন্ট দিছে index white hat SEO in case website কি ওকে এখানে আমরা মার্কিং বুলেটিং নিয়ে আসি তার আগে একটা একটা কাজ করি ক্যানবার হোম পেজে চলে যাই আমার একটা ইমেজ নিয়ে আসি থামলিনের ইমেজটা ভালো হবে এখানে ব্যাকগ্রাউন্ড সেভ আমাদের যত সময় লাগে হচ্ছে গিগ বানানোর ক্লাসের ভিতরে আনলিমিটেড সময় লাগে thumbnail YouTube thumbnail YouTube YouTube thumbnail thumbnails একটা জিনিস এখন শিখতে পারেন সেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে কপি করবেন ধরেন আপনি কিন্তু আপনার ইমেজ দিবেন আমি এখানে একটা ইমেজ দিয়ে দিতেছি আপাতত ধরেন এই ইমেজটা আমি দিয়ে দিব এখানে এই মেয়ের ইমেজটা আপনি চাইলে এটা এগুলো ইউজ করতে পারেন কিছু যায় আসে না এগুলো ফ্রি ইমেজ আপনি ক্যানভা থেকে যা খুশি নিতে পারেন কিন্তু অবশ্যই ক্যানভার আশি টাকা দিয়ে ক্যানভার একটা প্রিমিয়াম লাইসেন্স কিনে নেবেন ঠিক আছে প্রিমিয়াম লাইসেন্সটা কিনে নেবেন তাহলে আর আপনার যে কোনো জিনিস ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না ওকে একটু সময় লাগবে কারণ তারা এখানে দিছে হচ্ছে একজন এগুলা কিন্তু রিয়েল পার্সন না হ্যাঁ একটা ফেক পার্সন ইউজ করছে এই পার্সনটাকে আমি কপি করব হ্যাঁ এটাকে কপি করলাম এখান থেকে দেখেন কপি আছে কপি করলাম কপি করে আমি এখানে আইনা পেস্ট করব পেস্ট কন্ট্রোল ভিতে ক্লিক করবেন পিপলটা এখানে কপি হয়ে গেছে দেখছেন এখানে আমি এটা এনে দিলাম তো এখানে হ্যাঁ হ্যাঁ এখানে লিখতে হবে পিপল অথবা ইউটিউবের থামলেন লিখলেই চলে আসে হ্যাঁ এগুলো পাওয়া একটু টাফ আমি শুধু ইউটিউব থামলেন থেকে এটা ইউজ করি আমার অনেকগুলো পিকচারে দেখতে পারি ইউটিউবে থামলেনে গেলে মেয়ে মানুষ পাবে এখানে অনেক মেয়ে ছেলে দেখবে অভাব নাই ঠিক আছে তো এগুলো ইউজ করতে পারো এই জায়গায় এগুলো পাওয়া যায় হ্যাঁ তো আমাকে দেখেন এটা দিলাম কিন্তু এটার সাথে কিন্তু পটতাছে না মানে নিচে যে শেপটা দিছে নিচে আমার নেওয়া দরকার তাহলে আমি কী করবো এই যে এখানে তিনটা ডট আছে এই ডটের ভিতরে ক্লিক করে এখানে দেখেন স্যান্ড টু ব্যাক এখানে ক্লিক করে দেবো তাহলে ওইটা ভিতরে চলে যাবে দেখেন ভিতরে চলে গেছে শেপটের দেখছেন এটা একটা সিস্টেম এবার কি লিখতে হবে এটা কিন্তু মোটামুটি ইউনিক হয়েছে তারপরেও আর একটু কাজ করতে হবে সেটা হচ্ছে তারা কি কি অ্যাড করছে এখানে আপনি আপনার মতো আর এগুলো বানায় নিন এক দেড়শো টাকা দিয়ে দুইশো টাকা একশো দুইশো পাঁচশো করেও অনেক আছে অনেক জন আছে পাঁচশো টাকা দিয়ে ব্যানার বানায় কেউ আছে একশো টাকা দিয়ে ব্যানার বানায় একশো টাকা দিয়ে ব্যানারগুলো বানায় নিন এত কষ্টর থেকে তো এখানে লিখবেন হচ্ছে মার্ক আমি আমি নিজেও এখন বানাই না সেই জন্য স্কিলটা কমে গেছে মার্ক লেখার পরে আমি শুধু ওটাকে কপি করতেছি আর কিছু না নয় আমি অন্যরকমভাবে আরও ভালো ডিজাইন করতে পারতাম আরও একটা ডিজাইন করতে আমার অনেক সময় লাগবে চার পাঁচ ঘন্টা সময় লাগে একটা ডিজাইন করতে কত আইডিয়া নিতে হয় তো এটা আমি নিলাম এই মার্কের এই চেন ওটা না এটা না নিয়ে একটা কাজ করি এখানে দেখেন আরও কিছু আছে মার্ক এখানে আমি এটা নিয়ে তো এখানে ক্লিক করি এটা মাঝামাঝিতে রাখতে পারেন এখানে তারা কি দুইটা শেপ দিছে সমস্যা নাই তাদের কথাগুলো আগে কপি করে নিই তারা অবশ্যই এগুলো ইউজ করছে এখানে ওকে ইন্ডেক্সিং হোয়াইট হ্যাট আমরা আমাদের যে ইয়েগুলো আছে ওইগুলো আমরা ইউজ করতে পারি হোয়াইট হ্যাট এসিও ওকে আমরা প্রথমে লিখবো হচ্ছে একটা কাজ করি এখানে কোন ফন্টটা আছে এই ফন্টটা নিতে পারি তো আমরা এখান থেকে ফন্টটা নিব ফন্টটাকে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে এখানে আমার যে ফন্টগুলো আছে আমি এখানে কি লিখবো white hat white hat hat SEO এটা লিখলাম তো এটা লেখার পরে এটা আমি ছোট করে দিব হ্যাঁ দেখতে যেন একটু ভালো লাগে এটা আমার বেশি বড় দরকার নাই অনেক বড়তে এমনি হয়ে গেছে তো এটা বড় করে দিলাম হালকা তো এটা করার পর উপরে কিন্তু অনেকটুকু জায়গা আছে আমি ওইটা ইউজ করতেছি না এই কালারটা নেওয়ার পর এখানে আপনি চাইলে আরেকটা ইউজ করতে পারেন তো এটাও ডুপ্লিকেট করেন ডুপ্লিকেট করে এই জায়গায় দিয়ে দিতে পারেন অথবা যদি জায়গায় না হয় তাহলে একটু কষ্ট করে ফুলটা ডিজেট এই দিকে এনে দেন হ্যাঁ একটু বাড়ায় দেন এদিকে ওকে এটা বরাবর রাখলাম তো এটা কালারটা আমি অন্য একটা কালার দিতে পারি অথবা আপনার খুশি যেটা খুশি আপনি দিতে পারেন এগুলো মিলাইতে অনেক টাইম লাগে আমি সময় নিতেছি না তো এটা এই কালারটা বেটার লাগবে না ওকে ওকে ধরেন এখানে আমি লিখতে পারি হচ্ছে তারা কী কী ইউজ করছে হোয়াইটার দিলাম ইন কেস ওয়েবসাইট র্যাঙ্কিং একশো পার্সেন্ট ইন্ডেক্সিং ওকে ইন্ডেক্সিং আমরা ম্যানুয়ালি লিঙ্ক কথাটা বলতে পারি একশো পার্সেন্ট ইউজ করে দিই হান্ড্রেড পার্সেন্ট ইনডেক্সিন ইনডেক্সিন ইনডেক্সিন বানাম কি ঠিক আছে কিনা ইনডেক্সিন ওকে জি হবে ইনডেক্সিন একটু ছোট করে দিই সবগুলো ছোট করে দেই ছবিটা একটু ওইদিকে দিলে বেটার লাগবে উপরের দিকে তুলে দিই সাইজটা একটু ছোট ওকে এটা ছোট করে দেই কালোই করে দিই কালোই বেটার এটাও ছোট করে দেই এটাও ছোট করে দেই জায়গা নাই সেই জন্য এটা ছোট করে দিলাম এখন জায়গা হয়েছে ওকে তো নিচে একটা দিয়ে দিই ডাইরেক্ট এটা হচ্ছে Google ranking Google top ranking এই কথাটাই তো বলছে maybe increase Google increase website ranking okay increase increase increase increase website ranking okay এটাই বলছে তো আমরা এটা ফুল এখানে দিয়ে দেব একটা কাজ করতে পারি আমরা এটা আরেকটু ছোট করতে পারি এটা অনেক জায়গা নিয়ে ফেলছে তো এটা ছোটো করে আমরা চাইলে এগুলো একটু বড় করে দিতে পারি সেটা আমাদের রুচি তো এটা হলে এনাফ মোটামুটি যায় আমাদের সাথে তো অসাম লাগতেছে যদিও নর্মালি এটা হয়েছে তো এটা দেখে আমি সাদা করে দিই দেখতে ভালো লাগতে পারে সাদা কালো হয়ে গেছে এবার দেখেন ব্যানারটা আমাদের সাথে যায় একজাক্টলি ভালোই লাগতেছে খারাপ না নর্মালের ভিতরে বায়ার কিন্তু একশো মাইল দূর থেকে বুঝতে পারবে জিনিসটা কী সার্ভিসটা কি হ্যালো আছেন কে কে এখন সতেরো জনের ভিতরে আছে কয়জন এখন দশজন ওকে হ্যাঁ ওয়ালাইকুম সালাম হ্যাঁ কপি করতে পারবেন হ্যাঁ, সমস্যা হবে না কিন্তু এখানে উলট পালট করে দেবেন দেখেন আমি হোয়াইট হেডটা প্রথমে দিছি আমি কিন্তু চাইলে ওইটাই কপি করে দিতে পারতাম তাই না তো এবার আমি কি করব এখান থেকে এই যে উপরে দিকে দেখেন কিছু একটা জিনিস আছে দেখছেন এখানে আপনি কিছু ট্যাগ আপনার যে টপ টপ ট্যাগুলো আছে ওইগুলো এখানে অ্যাড করবেন বুঝছেন লিঙ্ক বিল্ডিং ওই যে সার্চের জায়গায় যে আমরা খুঁজে পাইলাম না প্রথমে সাজেস্টে দেখাইলো মনে আছে কি আপনাদের আমি আবার দেখাচ্ছি এই যে এইখানে দেখেন সাজেস্ট শো করতেছে না এগুলো সবগুলো এখানে দিয়ে দিবেন এখানে যত কিছু আছে সব কিছু এখানে দিয়ে দিবেন এই যে এগুলো দিয়ে দিবেন একটা দেখাবো কি না দিতে পারবেন ওকে একটা কাজ করবেন একবারে লিখতে পারেন সেটাও হবে অথবা আপনি যেটা করবেন এখানে দেখেন যতগুলো আছে কপি করেন আরে ভাই কপি হয় না কেন বুঝলাম না কিছু ওই কম হয়েছে ঘুরতেছে তো লোড নিচ্ছে সেই জন্য একটু সমস্যা করতেছে তাহলে এইটা আমি ট্যাপটা কেটে দিলাম